রাসুল সাল্লাহ সাল্লামের ইমানের ব্যাপারে বললেন এমন একটা সময় আমার উন্মতরা পড়ে যাবে আমার উন্মতরা এমন একটা সময় পড়ে যাবে তখন হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা জ্বলন্ত কয়লার আগুন রাখা সহজ হবে কিন্তু আমার উম্মতগুলি ইমান বাঁচানো তত কঠিন হয়ে যাবে এটা সহজ কিন্তু ইমান বাঁচানো কঠিন কে বলেন ঠিক আছে কিনা বলেন I prophet he was the most smart personality in this world আমার নবীর মতো দার্শনিক আমার নবীর মতো হ্যান্ডসাম আমার নবীর মতো ড্যাশিং লুক আমার নবীর মতো সুদর্শন পুরুষ পৃথিবীতে কেউ হতে পারে না কথা ঠিক না বে ঠিক তাহলে যেই মেয়ে বলে স্মার্ট লাগে না দাঁড়িয়ে রাখলে আমি বলবো তুমি স্মার্টের কিচ্ছু বোঝো না চিল্লায় কম ঠিক কিনা দাঁড়িয়ে রাখলে যদি খ্যাত হয়ে যায় আমি বলবো তোমার চোদ্দ গোষ্ঠী খ্যাত দাঁড়িয়েওয়ালা স্মার্ট চিল্লা এখন ঠিক কিনা এত আস্তে বলুন জোরে কোন ঠিক না বেছে কেউ যদি আপনাকে কখনো প্রশ্ন করে জীবনে কি পেলেন কি হারালেন আগের মতো উত্তর দিবেন না আফসোস করবেন না মন ছুটো করবেন না এখন থেকে একটু উত্তরটা ভিন্ন করার চেষ্টা করবেন মুখের মধ্যে একটা মুস্কি হেসে উত্তরটা দিবেন যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না যা হারিয়েছি যা পাইনি সেটা আমার ছিল না আর যা আমি পেয়েছি তার যোগ্যতা আমার মধ্যে নাই আমার মওলা দয়া করে আমার মতো অযোগ্যকে দয়া করে দান করেছেন যোগ্যতা আমার কাছে নেই পাওয়া না পাওয়ার হিসাব আমার করার অধিকার নাই আমি হচ্ছি বান্দা উনি হচ্ছেন আমার স্রষ্টা উনি আমাকে বানিয়েছেন উনি আমাকে ভাঙ্গার অধিকার রাখে উনি আমাকে পাঠিয়েছেন যেভাবে সেভাবে রাখার অধিকার ওনার আছে আফসুস আপত্তি করার অধিকার আমার নেই বান্দার শুধু একটাই কাজ যে কোনো পরিস্থিতির মধ্যে খুশি মনে আলহামদুলিল্লাহ বলে নিজের সুক্রিয়াটুকু আল্লাহ দরবারে পেশ করা বিশ্বাস করুন আপনি যে কোনো পরিস্থিতির মধ্যে শুধু একটা কাজ করার চেষ্টা করেন যে কোনো পরিস্থিতির মধ্যে আপনার পক্ষ হোক আপনার বিপক্ষ হোক মন খুশি হোক কিংবা নারাজ হোক আজকে থেকে শুধু একটা কাজ করবেন যে কোনো পরিস্থিতির মধ্যে মুস্কি হাসি মুখে রাখবেন শুধু বলবেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকার একটা অভ্যাস করে ফেলেন আপনার মনটা এমনি শান্তিতে ভরপুর হয়ে যাবে যারা হিংসা গিবত তমত সমালোচনা সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান ওইদিকে ভ্রুক্ষেপ করবেন না একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন আপনি এক সেকেন্ড পিছিয়ে যান এগিয়ে যান তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত মাদকে আসক্ত জুয়া খেলছে মেয়ে নিয়ে ফুর্তি করছে টিকটক প্রজন্ম হয়ে গেছে সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি এদেরকে আল্লাহর দিকে ফেরান নামাজের দিকে ফেরান দিনের মেহনত বাড়িয়ে দেন মসজিদগুলো আবাদ করেন মাদ্রাসাগুলো গড়ে তোলেন স্কুল কলেজ নির্মাণ করেন আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে